আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে ফিভার স্টোর টাইমের ফিভার স্টোর যেখানে স্পিন করলে আপনার কম ডায়মন্ডে কাটবে এবং আর আজকের ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু হয়ে যাক him from the yard. পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর ভালোবাসা অবিরাম সবার জন্য আষ্টশো উনিশ ডায়মন্ড নিয়ে আমরা আমাদের ইভেন্টটি শুরু করব দেখতেই পারতেছেন সেই ইভেন্টের ছবিটা দেখি আমরা এই ইভেন্টটা কমপ্লিট করতে পারি কি না এই ডায়মন্ড দিয়ে আর আমার এই বান্ডিলটার প্রতি এতটা আকৃষ্ট আমি নই কারণ আমি বান্ডিলের প্রতি কখনোই ইন্টারেস্টেড না আমার এই যে দুইটা ইমোট আছে চায়ের ইমোট আর এক একটা হইছে ঘুরানি ইমোট এই দুইটা ইমোট আমার লাগবে টি টাইম আর ঘুরানি ইমোট যাই হোক আমি আমার ক্যারেক্টারটা প্রথমে চেঞ্জ করে নেই জনিদার ক্যারেক্টার নিব জনিদা তুমি কোথায় তুমি কোথায় জনিদা এই যে সেই জনিদার ক্যারেক্টার নিয়ে নিয়েছি আমরা জনিদার ক্যারেক্টার এবং আমরা এখন ইভেন্টে ঢুকে যাব ফিভার টাইম যাক ইভেন্টে প্রবেশ করতেছি আমরা আপনারা দেখতে থাকুন ফিভার টাইম প্রথমে বিশ ডায়মন্ডের একটা স্পিন করব না নব্বই ডায়মন্ডের স্পিন সরাসরি করে দিলাম এখন আমি নব্বই ডায়মন্ডের মধ্যে কি পাই দেখি কি পেলাম যাক মোটামুটি ভালো জিনিসই পেলাম আরও একটি স্পিন করলাম ও সাথে সাথে একটা ইমোট আমাকে দিয়ে দিল এখন ফিভার টাইম এখন দশ ডায়মন্ডের একটা স্পিন না পঁয়তাল্লিশ ডায়মন্ডের স্পিন হ্যাঁ পি নাইনটি স্কিন দিয়ে দিয়েছে আমাদের এখানে আবার তো পাঁচটা স্পিন এখন ব্যাকপ্যাকের স্কিন দিয়েছে আবার রকির প্যাক দিয়েছে এখন আরও একটি স্পিন একটা রুম কার্ড ফিমেল বান্ডিল একটা সারবোর্ড আর এখন ফ্রি দেখি আমি এটা লুটবক্সটা নিয়ে নিই হ্যাঁ <coughs> লুটবক্সটাই নিয়ে নিই আপাতত নাইনটি স্কিন আমরা তো প্রথমে পেয়ে গেছি তো আরও পাঁচটি স্পিন ও ইমোট পেয়েছি দ্য সোয়ান মানে ঘুরানি ইমোট আরও পাঁচটি স্পিন এখন কি পেলাম কি পেলাম দিল না আমাকে টি টাইমটা দিল না টি টাইমটা দিলে আমি বের হয়ে যাব দ্য সোয়ান আবার দিয়েছে আরও পাঁচটি স্পিন টি টাইম দিয়ে দিয়েছে বাইয়া টি টাইম দিয়ে দিয়েছে দেখি আনিলটা এখন ওড়াতে পারে কি না আমি বের হয়ে গেলাম ইভেন্ট থেকে আবার দেখি আমার বোল্টে যেয়ে দেখি বোল্ট বোল্টে যেয়ে দেখি কি হয়েছে একটু নেটওয়ার্ক স্লোর কারণে একটু দেরি হচ্ছে হ্যাঁ টি টাইম কোথায় টি টাইম এই যে tea time of one of my favourite emote আরও একটা দাস ওয়ান ইমোটটি দেখতেই পারলেন আপনারা এখনও আমার কাছে তিনশো চব্বিশটা ডায়মন্ড আছে তো আমি এই ডায়মন্ডের ভিতরে কি এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবো আর এই দেখেন ব্যাকপ্যাকের স্ক্রিনটা ভালোই মোটামুটি খারাপ না আর একটা লুটবক্সের স্ক্রিন আছে খুব মারাত্মক লুটবক্সটাও খুব ভালো লাগলো আপাতত ব্যাকপ্যাকটা নিয়ে রাখি দেখা যাক আর এই যে লুটবক্সটা লুটবক্সটাও ক্লেম করে রাখি স্যার সাপোর্টটা আমার কাছে অনেক ভালো লাগেছে এটা দিয়ে আমি গেম প্লে করবো অল টাইম আর এখানে দেখতে পাচ্ছেন কত কিছু একটা রুম কার্ডও পেয়েছিলাম আমি আর আমার রুম কার্ড অনেকগুলো আছে অলরেডি আর কয়দিন পর লাইভে গেলে এই রুম কার্ডগুলো দরকার হবে দেখেন গান বক্সের অভাব নাই এই পেরিটি টোকেন দিয়ে আবার এক্সচেঞ্জ করবো ভালো লেগেছে গান বক্স মেলা গান বক্স পেয়েছি একটা এইটা থেকে তো এই বান্ডিল কখনই উঠাতে পারবো না শুধু শুধু দিয়েছে আর এখানে ফিমেলের ফিমেল বান্ডিলটাও এখানে পেয়ে গেছি দেখেন ফিমেল বান্ডিলটা পেয়ে গেছি ভালোই লেগেছে তো আমার কাছে এখানে অষ্টআশিটা বান্ডিল আছে এর মধ্যে এখন আপনারা দেখেন আমি ক্যারেক্টারটা চেঞ্জ করি দেখি আমি ক্যারেক্টারটা চেঞ্জ করে আসলাম আর অ্যারোমিতে দেখেন পি নাইনটির স্কিনটা যেটা পেয়েছি এটা না এটা না এটা না এটা তো গেম মিসকিন আরও একটি এই পাশে মনে হয় না না না না এখনও দেখাচ্ছে পি নাইনটি স্কিনটা পি নাইনটি স্কিন দেখা এই যে পি নাইনটির স্কিন যাক পি নাইনটির স্কিনটা মোটামুটি ভালো ড্যামেজ আছে ম্যাগাজিন অ্যাকোরেসি আছে যাক পি নাইনটি আবার ইনক্লুবেটরের যেই তৃতীয় নাম্বার ইনক্লুবেটর সেটাই আছে এখন আমি আবার ইভেন্টে যাব আমার অলক ক্যারেক্টার নিয়ে দেখি আমি এই তিনশো চব্বিশ ডায়মন্ডের মধ্যে ওই বান্ডিলটা তুলতে পারি কি না আমার বান্ডিলের প্রতি এতটা ই নাই তারপরও এখন আমি এটা ই করবো না আমি একটা ইমোট কিনে নিই এই যে র্যাপসাং ইমোট দিয়ে আমি দুশো ডায়মন্ড দিয়ে কিনে নিচ্ছি নিয়ে নিলাম আমার পছন্দের ইমোট এখন একশো পঁচিশ ডায়মন্ড আছে আমি দেখি আরও কিছু ডায়মন্ড ওয়েস্ট করব ওইখানে আমি ওই বান্ডিলটা তুলতে পারি কিনা সেটার জন্য খেয়াল রাখবো দেখতেই পাচ্ছেন র্যাপ সোয়াং ইমোট তো কি করব আর কিছু করার নেই আমি ইমোটটা যেহেতু কিনে নিলাম সেই হিসাবে আর কি করব যাক মোটামুটি ভালো লেগেছে আর ভাইয়া সবাই আমার ভিডিওতে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার তো অবশ্যই আমাদের ফেসবুক মেসেঞ্জারের সাথে অবশ্যই মেসেজ করবেন আপনার আপনাদের গুলো দিবেন সবার ভালোবাসায় আমি উঠে যেতে পারি অনেক দূর ভালোবাসা থাকবে সবার প্রতি আজ এই পর্যন্তই আবারও দেখা হবে till the next time video আল্লাহ হাফেজ গাইস বড় ভাই